বলছি আপনি কি একজন ফেসবুক ইউজার অবশ্যই আপনি একজন ফেসবুক ইউজার আমিও একজন ফেসবুক ইউজার আপনি কি জানেন ফেসবুক আপনার উপর নজরদারি করছে এবং আপনি ফেসবুক ছাড়াও যতগুলো অ্যাপস আপনার ফোনে ইউজ করছেন প্রত্যেকটা অ্যাপসের উপরে ফেসবুকের নজরদারি আছে অবশ্যই জানেন না আজকে আপনাকে জানিয়ে দিচ্ছি আর তারই সাথে সাথে দেখিয়েও দিচ্ছি যে কিভাবে আপনি সেই অপশানটা অফ করে দিবেন ফেসবুকের নজরদারি বন্ধ করে দেবেন চলুন আমার সেট অফ করার জন্য সরাসরি চলে যাবেন ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর আপনি এখানে কর্নার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে জাস্ট নিচে আসবেন সেটিংসে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংসে চলে যাবেন সেটিংস um, যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন অপশান দেখাচ্ছি এই যে অপশানটা দেখছে আপনি এই অপশানটাতে ক্লিক করবেন আসলে আমরা এই পারমিশন দিয়ে রাখছি ফেসবুকে যাদের উপর নজরদারি করার জন্য নিচে এসে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পর এই যে সেটিংসটা দেখছেন এই সেটিংসটা অফ করতে হবে আপনাকে এই সেটিংসটা অফ করে দিবেন তাহলেই ফেসবুক আর আপনার উপরে কোনো রকম নজরদারি করতে পারবে না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আর এমনই সব ভিডিও পাওয়ার জন্য টিপসের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং একটা লাইক করে দেবেন ভিডিওটাতে আমাদের অনুপ্রাণিত করার জন্য